বন্ধু হইল মানুষ জানের জান আবার মির্জা ফরমার কাইন সান হালা আবার নগদ পোল্টি মারে বন্ধু সাড়া কারো থাকা মুশকিল বন্ধু হয় কি কোনোদিন সুশীল তুই সাথে কথা বলিস না তোদের বলার আমার টাইম আমার এখন অন্য লোক চলে রোজ বিকেলে আড়ালে দিয়েছে ডাক ভাঙা দেয়ালে ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ এই তো আমি দোস্তকে ছেড়ে দিয়ে এখন স্কুলে গেছি না তোমার সাথে কথা বলছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেবি ভাই আচ্ছা। বন্ধু ওর উপর আমাদের নজর রাখতে হবে দেখতে হবে কার সাথে কি করে হ্যালো বেবি শোনো না আমার বিয়ে ঠিক আছে গুছিয়ে রাখো আমি আসছি এখন পলাবো হ্যাঁ হ্যাঁ আজই পলাবো আমরা হ্যাঁ হ্যাঁ আমি এখন আসছি বন্ধু তারা বন্ধু কোনে যাচ্ছে এত তারা আমার আমার কাছে তো লাইন করতাম মানে আমার গার্লফ্রেন্ড আর ওর বিয়ে ঠিক আছে বলা টাইম দাঁড়া সাহায্য করতে পারি কি হবে দোস্ত কি হয়েছে বল সব কিছু খুলে বল মানে আমি আর হ্যাঁ। এখন বিয়ে ঠিক আছে এখন কি করবো বল কি করবি চল সবাই একসাথে যাই এখন দেখানো যাবে না না না না তোরা যদি দেখতেই একটু অপেক্ষা কর আমি পরে দেখাচ্ছি আমি এখন হ্যালো বিয়স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ নায়িকা দেখার জন্য অবশ্যই দ্বিতীয় বাটের জন্য অপেক্ষা করবেন